কিনা আমি সেটা জানতে চাইছি আপনার এই যে অনলাইন ওয়েব পোর্টাল এটা কি সরকার অনুমোদিত আপনার কি ওনাকে চিনেন কেন ভিডিও করতেছেন আপনি এটা বানানো যায় এটা কয় টাকা দিলেই বানাতে আপনি কেন ছবি তুলতে আসছেন ওই যে উন্নত তো সবাই দেখলেই আপনি কি আপনি কি আসলে স্যার আমি কে শামীম আজাদ ভাই স্বামী আজাদ ভাই স্বামী স্বামী আজাদ ভাই পোর্টাল এটা কোন স্বামী আজাদ আপনি কে আপনি কে আমি চিনি না আপনি স্বামী মাজাবকে আমি চিনি তার নাম বলতেছেন আপনি কে আমার তো আপনার আইডেন্টিটি লাগবে আপনি যে এটা সরকার বিরোধী কাজে লাগাবেন না এটা তো আমার লাগবে তো আপনি কেন আপনি লাগাবেন না তো আপনি আমার কাছে জিজ্ঞেস করবেন আমি ওনাদের তো আমি দেখলেই চিনি তো আপনাকে তো আমি দেখলেই চিনি না তো তো পরিচয় দিতে হবে তো আপনি কেন এটা করছেন আপনি আসবেন কেন ক্যামেরা

বিশ্বাস করেন মানে অনেকে ভাবে বিশ্বাস করুন আমার আপনজন কিন্তু সাংবাদিক সরকার অনুমোদিত কি না না এখানে সরকার আইন শৃঙ্খলা একটা গুরুত্বপূর্ণ একটা বাহিনী আমি আছি আপনি কে আপনি পরিচয় দিবেন না চেনেন ওনারে ক্যামেরা মোবাইল একটা থাকলেই সাংবাদিক হয়ে গেছে চেনো বাসার ভাই চেনো চেনে না থেকে বাইর না জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল আসুন আমরা সবাই মিলে করোনা প্রতিরোধ করি নিজে সুস্থ থাকি অন্যকে সুস্থ রাখি ধন্যবাদ